করম না কা বিয়ার কথা খুললি খালি আউট যায় আচ্ছা জানি ঘন্টা আব্বা আবার আব্বা এবার তুমি বিয়ে করো আমি তো বিয়ে করছি তুই বিয়ে করছা হ্যাঁ। তোর না গেলে আর তোর সেইরা বাপ লাগে না তোর বিয়ার মধ্যে দয়রা বাড়ির ব্যাগ মানুষ দাও দিছে তোর নিজের পোলারে দাওয়াত দেশ নাই ও খারাপ খাচ্ছ হেরিমগা তো তুইও আসি নাই কেন গেল ওই নাই আমি শুনি নাই গো কাছে হিসাবে তুমি আমার দুই মাসের সরো ওয়ালাইকুম আসসালাম কি আছো শোনো তোমার ব্যাপারে কল আরো কয়েকবার কমপ্লেন আসছে আমার কাছে ওই কোন শালি আর কোন শালা আমার তো আমার নামে বিচার দরকার তুই সেটা ননসেন্স কিসের লঞ্চে সেটা লঞ্চে পাবো কোনে <laughs> যদি আমি তোকে কখনো ডিস্টার্ব করা ছেড়ে দেই না ওই দিন মনে করে নিবি নতুন মেয়া পটে এলাইছি কাপড়ের সারা জীবন হ্যান্ডেল মেরে দাদারে ফুরাইয়া গেল গায়ের বল আমার ফুরাইয়া গেল গায়ের বল গায়ের বল শ্বশুর আমায় দান করেছে হ্যান্ডেল মারার কল দাদারে শ্বশুর আমায় দান করেছে চাপা মারার কল করে তোরা না জমি বেচা এমপি তুললাম গো ভিডিও ভাইরাল করতে পারলাম না টক টক কোম্পানি আমারে ভাইরাল করলো না ভাইরে টক টক কোম্পানি আমারে ভাইরাল করলো না দেশের পরিমণি খুব সুন্দরী জানেন গো সবাই আমি বলি উর্পে ফিট পারবিতে সদর ঘাট গানটা কেমন হলো গানটা কেমন হলো কমেন্ট করে দেন গো জানাইয়া নতুন নতুন গান চাইলে দেন শিয়ার করিয়া আমি ড্রাইভার সজি